সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা ফাইবার এবং আপরকে অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশালি হবে কারণ আমরা অনেকে স্ক্যামের শিকার হচ্ছি বা নতুন নতুন ক্লায়েন্টেরা এই স্ক্যামগুলো করতেছে এবার কথা হচ্ছে তারা কিভাবে স্ক্যাম করতেছে এবং আমাদের ক্ষতিটা কি হবে এটা যদি না জানি তাহলে আসল কথা হচ্ছে কি আপনি একটা রিয়েল বায়ারকে বায়ার ভেবে আপনি তার কাজটা করবেন করার পরে দেখা যাবে যে আপনার টাকাটা আটকে দিতেছে এবং কি পরে উল্টা আপনার কাছ থেকে টাকাটা নিতেছে এটা নতুন স্ক্যামের একটা ফন্দি তারা বের করছে তো এরকম দুজনের সাথে এই ঘটনাটা ঘটছে আমার পরিচিত একজন হচ্ছে ফাইবারে আরেকজন হচ্ছে আপরকে কাজ করে তো ঘটনাটা ঘটছে কিভাবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে ঘটনাটা তারা কিভাবে ঘটেছে তো আপরকে তাকে মেসেজ করছে দুজনেরই সেম কাহিনিগুলো করছে আপর্ক এবং ফাইবারে তারা আপরকে বা ফাইবারে মেসেজ করছে বলতেছে যে হ্যাঁ তুমি তোমার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দাও ডাইরেক্ট চায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার চায় চাওয়ার পরে তো আপনি যখন বলবেন যে আমার এটা দেওয়া তো ই নাই এখানে দেওয়া যাবে না কারো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার তো কোনো সুযোগ নেই তো বলতেছে ওকে সমস্যা নাই আমি তোমাকে একটা ফাইল দিতেছি তুমি এটা ওপেন করো তো ফাইলের ভিতরে করে কি তারা সুন্দর করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেয় হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডি তারপরে আপনার আরও যেরকম আছে তো ওইগুলো দিয়ে দেয় তাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো ওইগুলোকে বলে তুমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তো তারপরে কি ওই পোস্টটা তারা ডিলিট করে দেয় বা গুগল ডক ফাইলের লিঙ্কটা তারা মুছে ফেলে তো এর ফলে পরে কি হয় আপনি তো আমরা যারা পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান আসি তারা যেটা করি কি আমরা ওই লিঙ্কটাতে যাইয়া ও ফোন নাম্বারটা থেকে তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট আমরা নক করি নক করার পরে ওরা বলে যে হ্যাঁ তোমার এত মেসেজ দিছিলাম তো আমার কাছে একটা কাজ আছে তোর এক হাজার ছবি ছবি বা এক হাজার ছবি ডিজাইন করা বা তুমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কাজ করবা তাহলে একটা অ্যাড রান করে দাও অথবা তুমি ই করো কিছু ব্যাকলিং করে দাও এরকম অনেক কাজ আসতেছে হ্যাঁ তো এই কাজগুলো কিভাবে করে হয়তো আপনাকে বলবে ডাটা এন্ট্রি করে দাও অনেকগুলো ডাটা এন্ট্রি দিয়ে তাদের কাছে কাজগুলো থাকে ওই কাজগুলো আপনার মাধ্যমে করায় তো বলে যে যে কাজটা করতে ধরেন একটা ছবি এডিট করতে বা একটা ভিডিও বানাইতে আপনার সর্বোচ্চ দিলে পঞ্চাশ ডলার বা বিশ ডলার দিবে তো ওই বিশ ডলার কাজটা আপনাকে অফার করবে দুশো ডলার থেকে পাঁচশো ডলার বা হাজার ডলার তো টাকার কথা শুনে সাধারণত বাঙালিরা একটু অন্য মাইন্ডে চলে যায় যে কাম সারা এত টাকা দিবে তো তাহলে তো এই কাজটা আমাকে করতে হবে তাহলে তো আমার একটা প্রজেক্ট কমপ্লিট করলেই তো আমার আমার টাকাই আর টাকা হ্যাঁ মাথায় নষ্ট তো করে কি এই সেলাররা মূলত টাকার নেশায় পড়ে তার কাজটা করে দেয় করে দেওয়ার পরে বলে যে হ্যাঁ কাজটা করে দিছো তোমার কাজটা খুবই ভালো হয়েছে তো সুন্দর একটা বলে যে কম মানে বলে যে হ্যাঁ তুমি খুবই সুন্দর কাজ করতে পারো আমি তোমার কাজে খুব মানে স্যাটিসফাই তো ঠিক আছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস দাও তো অ্যাড্রেস দেওয়ার পরে বলে যে একজনের সাথে অ্যাড্রেস দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আরেকজনে করে কি আরেকজনের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বলে যে এখানে তুমি একটা অ্যাকাউন্ট করো আমি তোমার এইখানে একটা টাকা মানে একটা ব্যাংক ধরেন ডাব্লিউ ডাব্লিউ e একটা ব্যাংক একটা এক্সাম্পল তো একটা ব্যাংকে তুমি অ্যাকাউন্ট করো আপনাকে যে কোনো একটা ব্যাংকের মাধ্যম দিতে পারে তো ওরা যেটা করে ওই ব্যাংকের অ্যাড্রেসটা দেয় বলে যে এখানে তুমি অ্যাকাউন্ট করো করার পরে তুমি আমাকে তোমার অ্যাকাউন্টের লিঙ্কটা দাও দেওয়ার পরে আমি তোমার ওইখানে টাকা পাঠাচ্ছি অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিবে নেওয়ার পরে ওরা কি করে ওই টাকা নেওয়ার অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার পরে বলে যে হ্যাঁ তোমার টাকা আমি পাঠিয়ে দিচ্ছি একটা স্ক্রিনশট দিবে আপনাকে সুন্দর করে স্ক্রিনশট দিবে দুইটা অ্যাকাউন্টে স্ক্রিনশট দিবে মানে দুইভাবেই যে আমি তোমার টাকা পাঠিয়ে দিয়েছি সেটা পেন্ডিং অবস্থায় আছে ওকে আপনি দেখতে পারবেন পেন্ডিং অবস্থায় আছে তো টাকাটা মূলত তারা সেন্ড করে না যেমন পেপালে এই কাজগুলো করা যায় ওই ওরা একটা এমনি রিকোয়েস্ট পাঠায় দেয় পেমেন্টের আসলে পেমেন্ট দেয় না ক্লিয়ারেন্স করে না তো পেমেন্ট ওই রকম পেন্ডিংয়ে ফালাই দিয়ে পরে মনে করেন যে একটা মেসেজ দেয় যে হ্যাঁ তোমার টাকা পেন্ডিংয়ে আছে তুমি এটা পরে তুলে নিও কিন্তু আসলে আপনাকে টাকা দেয় নাই বা টাকা দিবে না তারা পরে বলে যে হ্যাঁ সমস্যা হচ্ছে কি এখানে তো আমি তোমাকে এক হাজার ডলার পাঠাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো চার্জ অনেক বেশি তুমি একটা কাজ করো দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আমাকে দাও এই প্রথম ফি দিতে হয় ওদেরকে একটা এই ফিটা দিলে তুমি বারোশো ডলার পাই যেতেছো বা এক হাজার ডলার পাই যেতেছো তুমি একটা কাজ করো তুমি এই অ্যাকাউন্টে আমার এই একটা অ্যাকাউন্ট দিচ্ছি বা এখানে তুমি টাকাটা কমপ্লিটলি ই করে ফেলো রিফান্ড করে ফেলো বা তুমি এখানে ডিপোজিট করো বা দাও এরকম বলে যে টাকাটা তুমি দুশো ডলার দাও আমি তোমাকে টাকা বাকিগুলো সেন্ড করে দিতেছি এটা মূলত হয় কি এটা মূলত দেখবেন যে পাকিস্তানিরাই বা অন্য কোনো দেশের লোক এই কাজগুলো করে যে আপনার কাছ থেকে উল্টা আবার দেখা যাবে একশো দুইশো পঞ্চাশ যার কাছে যেরকম নেওয়া যায় আপনার যদি এক হাজার ডলার বা পঞ্চাশ ডলার এক হাজারের ডলারের কথা বলে যদি আপনি পঞ্চাশ ডলার আপনার কাছ থেকে নিয়ে যায় আপনি কিন্তু অনায়াসে দিয়ে দিবেন যে আমি যদি পঞ্চাশ ডলার দিয়ে এক হাজার ডলার পাইতেছি সমস্যা কি একটা ফি দেই পরে দেখা যাবে যে ফি দেওয়ার পরে আপনাকে ব্লক করে দিবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে না অথবা দেখবেন যে পরে বলবো যে একটু সমস্যা হয়েছিল ভুলে আরেক জায়গায় চলে গেছে আবার ঘুরে দেখবে যে যদি আপনি একবার টাকা দেওয়া শুরু করেন টাকা তো দিবেই না আপনাকে তারপরে উল্টা দেখা যাবে যে আপনার কাছে আরও একটা ফোন দিয়ে করে নতুন আবার টাকা নেওয়ার চিন্তা ভাবনা করবে তারা তো এটা একজাক্টলি যারা আউট অফ মার্কেট প্লেস কাজ করতেছেন তাদেরও এরকম সম্মুখীন হতে পারেন এরকম ফ্যাক বা স্ক্যাম ক্লায়েন্টের সম্মুখীন হবেন তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে কাজটা করতে যে কাজটা করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতেছে সেই কাজটা করতে করার জন্য যদি আপনাকে পাঁচশো এক হাজার দুইশো ডলার দিতে চায় এবং ওই টাকাটা দেওয়ার সময় যদি বলে পেন্ডিং দেখাচ্ছে হ্যান ত্যান করতেছে উল্টাপাল্টা ভুল সাজেশন দেয় বা আপনার টাকা যাইতেছে না একটা এলবি ফি বা হ্যান ত্যান ফি ফি দেওয়ার দরকার পড়ে উক্ত আপনার কাছে যদি টাকা দাবি করে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ও হচ্ছে ফেক বায়ার আরেকটা ফেক বায়ার চেনার উপায় আছে যদি মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট থাকে সেটা যদি আপনাকে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এটা ninety nine percent fake buyer হয় এক পার্সেন্ট হয় রিয়েল বায়ার তো ওইখানে নাইনটি নাইন পার্সেন্টই বুঝবেন যারা মার্কেট প্লেস থেকে আপনাকে বের করতে চাচ্ছে তাদের ধান্দাই হচ্ছে আপনাকে আপনার সাথে স্ক্যাম করবে সহজ কথা আপনাকে প্রতারণা করবে আপনার সাথে আপনি ফাইবারের সাথে প্রতারণা করবেন আপরকের সাথে প্রতারণা করবেন আপনার আপনার সাথে তারা করবে এরকম হতে পারে আপনাকে ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ তুমি আমাকে বাইরে মেসেজ দিছো বাইরে মেসেজ দিছো এটা স্ক্রিনশট দিয়ে আমি ফাইবারকে দেখাবো হ্যান্তান বা আপরকে দেখাবো তো এটা হচ্ছে নতুন নতুন ফন্দি তৈরি করে তারা তো যদি কোনো লোভ লালসায় পড়েন আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে অমুক ফি অমুক দেন অমুক দেন দিতে হবে তো দেওয়ার জন্য বলে একশো হাত দূরে থাকবেন ওর কাজই করার দরকার নাই ঠিক আছে কাজ কিভাবে করবেন আউট অফ মার্কেট প্লেসে কাজ দিলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবে আপনি টাকা হাতে পাবেন হাতে পাওয়ার পরে ব্যাংক থেকে টাকাটা তুলবেন অথবা পেউনারে আসলে তো বুঝতে পারবেন যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স হইলে অথবা আপনার ব্যাংকে যখন দেখবেন যে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আসছে তখন আপনি কাজে হাত দিবেন ফ্রিলান্সিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এক হাতে টাকা পাবেন আর এক হাতে কাজ ডেলিভারি দিবেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট পাইছেন কাজ শুরু করবেন আর ফিফটি পার্সেন্ট পাবে কাজ ডেলিভারি দিবেন সহজ কথা কোনো ঝামেলা নাই যদি এরকম লোভে পড়েন তাহলে কিন্তু উক্তা দেখবেন যে আপনার কম্পিউটার বিক্রি করে টাকা দিতে হবে তো আশা করি এটা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন এবং নতুন নতুন অনেক ফাইবার রিলেটেড অথবা marketplace out of marketplace আপওয়ার্কের অনেক টিপস পেতে আমাদের ইউটিউবটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে অবশ্য আমি এগুলো বলি না তো অনেকেই দেখতেছি যে আমাদের ভিডিওগুলো মোটামুটি এক লাখ বারো তেরো হাজার বা চোদ্দো হাজার মানুষ দেখতেছে তো সাবস্ক্রাইবার খুবই কম তো ম্যাক্সিমাম মানুষগুলো আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখে নেই তো আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করবেন না করলে সমস্যা নাই তো আস্তে আস্তে ভালো লাগবে তখন করে নিয়েন তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ